এখন আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে আমার চাবি কিন্তু নাই আমার চাবি বাসায় আছে জাস্ট রিমোটটা নিয়ে বেরিয়েছি একটা ভাব দেখানোর জন্য আমার এই যে বটনটা দেখতে পাচ্ছেন পাওয়ার বটন তিনটা বটন আছে রিমোটে এই পাওয়ার বটন যদি দুইবার আমি ক্লিক করি আমার বাইক কিন্তু চাবি ছাড়া স্টার্ট হয়ে যাবে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দুইবার ক্লিক করলাম দুইবার ক্লিক করলাম এই খেয়াল করেন আমার বাইকে উইদাউট চাবি চাবি ছাড়াই কিন্তু আমার বাইক স্টার্ট হয়ে গেছে আবার আমি স্টার্ট করতে পারবো স্টার্ট দাও তো আমি চাইলে স্টার্ট দিতে পারবো এই যে দেখেন বাইক স্টার্ট হয়ে গেছে আমার লাইট জ্বলবে হর্ন আমার সব কিছু এখন কাজ করবে আমি যদি এই অবস্থায় বন্ধ করতে চাই বাইকটাকে লক অথবা আনলক লক দিলে বাইক বন্ধ হয়ে লক হয়ে যাবে আনলক দিলে দেখেন কোনো সাউন্ড ছাড়াই বাইকটা বন্ধ হয়ে গেল খেয়াল করছেন লক কিন্তু অটোমেটিক হয়ে গেছে অলরেডি দেখেন লক কিন্তু অটো অটোমেটিক এ হচ্ছে কিলেস ইগনিশন